স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দেশে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় মুরাল নির্মাণ হচ্ছে রাজশাহীতে রাজশাহীতে বৃষ্টির পূর্বাভাস ঝরবে তিন দিন নাটোরের কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির প্রতিবাদ ও বদলির দাবিতে স্মারকলিপি প্রদান পনেরো দিনের আলটিমেটাম শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল আকারের মুরাল নির্মাণ করা হচ্ছে রাজশাহীতে মাটি থেকে আঠানো ফুট উচ্চতার এই মুরালটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে পাঁচ কোটি দুই লাখ টাকা এরই মধ্যে জাতির পিতার প্রতিকৃতি ফুটে উঠলেও বাকি কাজ শেষ করতে ব্যস্ত সময় পার করছে শ্রমিকরা সংশ্লিষ্টরা বলছেন পুরো কাজ শেষ হলে এটি হবে দেশে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় মুরাল আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি জাতির পিতাকে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে ইমরান আলীর ক্যামেরায় আরও জানাচ্ছেন তোফাইল হোসেন রাজশাহী মহানগরী সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নগরে সি অ্যান্ড বি মোড়ে মুরালটি নির্মাণ করছে রাজশাহী সিটি কর্পোরেশন পঞ্চাশ ফুট উঁচু আর চল্লিশ ফুট দৈর্ঘ্যের ভাস্কর্যটি নির্মাণ করছেন দেশের খ্যাতিমান ভাস্কর আমিনুল ইসলাম ল্যান্ডস্কেপিং কাজের তত্ত্বাবধানে রয়েছেন স্বনামধন্য স্থপতি আবির রহমান এখন পর্যন্ত পঁচাশি শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানাচ্ছেন প্রকৌশলীরা মাননীয় মেয়র মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা কাজটা খুব দ্রুত এগিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি এটার এখনও ইলেকট্রিফিকেশনের কাজ চলছে অ্যাট এ টাইম আমরা চারটা মানে অঙ্গের কাজ চলছে দেখছেন আপনি এদিকে দ্রুততমভাবে মার্বেলের কাজ চলছে গ্রানাইটের কাজ চলছে টেরাকোটার কাজ চলছে স্যানিটারি কাজ চলছে ইলেকট্রিফিকেশনের কাজ চলছে এই চার পাঁচটা উইংয়ে কাজ চলছে আমরা সর্বাত্মক চেষ্টা করছি যে কাজটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য আশা করি আমরা ঠিক সময় মতো কাজটা করার স্থানীয় রাজনীতিকরা বলছেন বঙ্গবন্ধুর মুরাল বাংলাদেশে অনেক আছে তবে রাজশাহীতে যে মুরাল তৈরি হচ্ছে এটি হবে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ ও সবচেয়ে সুন্দর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে এমন অনন্য সৃষ্টি রাজশাহীর জন্য গর্বের এজন্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও Rajshahi city mayor A H M Khairuzzaman লিটনকে ধন্যবাদ জানান তারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল রাজশাহীতে সারা বাংলাদেশের ভিতরে সর্ববৃহৎ মুরাল স্থাপন হচ্ছে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র নগর পিতা রাজশাহীর অভিভাবক লিটন ভাই রাজশাহীর নেতৃত্বে আসার পর থেকে রাজশাহীর আমূল পরিবর্তন আমরা লক্ষ্য করেছি তার উদাহরণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে রাঁচি শহরকে সারা বিশ্বের মাঝে পরিচিতি লাভ করিয়েছে একটা ক্লিন সিটি গ্রিন সিটি পরিবেশ বান্ধব নগরী হিসেবে রাজশাহীকে তুলে ধরেছে রাজশাহীর যে উন্নয়ন সে উন্নয়নের এটি একটি নতুন মাত্রা বঙ্গবন্ধুর মুরাল প্রতিস্থাপন বঙ্গবন্ধুকে জানার জন্যে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এটা একটা প্রয়াস রাশিকের প্রকৌশলীরা জানিয়েছেন এটির ফাউন্ডেশনে বাইশটি পাইলিং করা হয়েছে বাউন্ডারি ওয়ালের দুই ধারে সাতশো বর্গফুট টেরাকোটার এক পাশে গ্রাম বাংলার ঐতিহ্যের লোকজ সংস্কৃতির নানা চিত্র ফুটিয়ে তোলা হবে অন্য পাশে বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হবে সজ্জিত করা হবে উন্নত গ্রানাইট ও মার্বেল পাথর দিয়ে নির্মাণ কাজ শেষে দৃষ্টিনন্দন করতে সুসজ্জিত বৈদ্যুতিক বাল্ব দিয়ে করা হবে নাইট ভিশনের ব্যবস্থা আসলে এটা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ মানে উচ্চতার একটা মুরাল তৈরি হচ্ছে যেটার হাইট পঞ্চাশ ফিট জাস্ট পোর্ট্রেটটার হাইটই পঞ্চাশ ফিট এবং পরিধিতে চড়ার দিকে আমরা চল্লিশ ফিট এবং এই টোটাল ল্যান্ডস্কেপিং ওয়ার্ক একটা দৃষ্টিনন্দন বাংলাদেশের মধ্যে সুন্দর একটা ডিজাইনের কাজটা হচ্ছে মেন ছবিটার পাশে আপনি দেখছেন যে দুই পাশে দুই উইংয়ে সত্তর ফিট বাই পাঁচ ফিট চওড়া মানে দুই পারে দুই ইন্টু সত্তর ফিট বাই পাঁচ ফিট চওড়া লোক বাংলার ঐতিহ্য এবং বঙ্গ ইয়ার আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত যে টেরাকোটার কাজ আপনি দেখছেন হচ্ছে আপাতত আংশিক কাজ বাকি রেখেই আগামী ২৬ নভেম্বর উদ্বোধন হবে দেশের সবচেয়ে বড় এই মুরালটি সংশ্লিষ্টরা বলছেন দৃষ্টিনন্দন এই মুরালটির নান্দনিকতা দেখতে অপেক্ষা করতে হবে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস পর্যন্ত হোসেন বরেন্দ্র টিভি রাজশাহী মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে রাজশাহী সহ সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আবহাওয়া অফিস জানিয়েছে সারা দেশের অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে মঙ্গলবার তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় এছাড়া টেকনাফের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস পূর্বাভাসে আরও বলা হয় পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর আগে রবিবার বিকেলে আবহাওয়ার সতর্ক বার্তায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিল তবে সোমবার সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে এদের মধ্যে একজনের বয়স একষট্টি বছরের উপরে অন্যজনের বয়স একুশ থেকে ত্রিশ বছরের মধ্যে মারা যাওয়া দুজন পাবনা জেলার বাসিন্দা বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল স্বামী মিয়াজদানি তিনি জানান করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালে দুই নারী রোগী মারা গেছেন এদিকে একশো ছেচল্লিশ শয্যার রামেক করোনা ইউনিটে বুধবার সকাল নয়টা পর্যন্ত ভর্তি ছিলেন একত্রিশ জন এদের মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন বারো জন রোগী এছাড়া গত চব্বিশ ঘন্টায় ভর্তি হয়েছেন একজন একই দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন নয়জন জন গত সোমবার রামেক হাসপাতাল ল্যাবে ষাটটি নমুনা পরীক্ষায় দুটিতে করোনা শনাক্ত হয়েছে একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে একশো সাতাশিটি নমুনা পরীক্ষায় বারোটিতে করোনা ধরা পড়েছে রাজশাহীর একশো তেরোটি নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ছয়টিতে শনাক্ত বিবেচনায় রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার চার দশমিক ছয় দুই শতাংশ নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাহমুদুল ফারুকের বিরুদ্ধে ঘুষ দাবির প্রতিবাদ ও বদলির দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন জেলা শাখা বুধবার বেলা এগারোটার দিকে পনেরো দিনের আলটিমেটাম দিয়ে কৃষিমন্ত্রী বরাবর স্মারকলিপিটি নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলামের কাছে হস্তান্তর করেন এ সময় সংগঠনের জেলা শাখার সভাপতি আব্দুল সালাম সাধারণ সম্পাদক এম এ হালিম সহ নেতৃবৃন্দ ও সার ডিলাররা উপস্থিত ছিলেন স্মারকলিপিতে বলা হয় নাটোরের ডিডি কৃষিবিদ মাহমুদুল ফারুক সিংরার ডিলারদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ঘুষ দাবি করেন কিন্তু ডিলাররা তা দিতে অস্বীকার করেন এতে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় তাদের নামে চিঠি দেন এর প্রেক্ষিতে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন জেলা শাখা এক সাধারণ সভা থেকে ঘুষ চাওয়ার বিষয়টি অতিরিক্ত জেলা প্রশাসককে অবহিত করেন এরপরেও প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা কৃষিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন আগামী পনেরো দিনের মধ্যে যদি তাদের দাবি আদায় না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাহমুদুল ফারুক নাটোরে অসহায় দুস্থ শীতার্থ মানুষের মাঝে পাঁচ শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে তার পক্ষ থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ এই শীতবস্ত্র বিতরণ করেন বুধবার বেলা সাড়ে বারোটার দিকে শহরের কান্দিভিটাস্থ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক